ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা আমাদের গিগ প্রমোশন করব বা গিগ মার্কেটিং করব তো আমাদের অর্ডার পাওয়ার ক্ষেত্রে এটা খুবই ভালো কাজ করে দেন আমরা যদি আমাদের গিগ যদি কোনো পেজে থাকে সেটা যদি আপনি ধরে রাখতে চান কন্টিনিউ সেখানে আপনাকে গিগ মার্কেটিংয়ের বিকল্প কোনো কিছু কিছু নাই কারণ আপনার গিগ ফার্স্ট পিস্টে আছে তিন দিন পরে ওইটা চলে যাবে যদি ঠিক মতে ওইখানে ট্রাফিক ক্লিক এগুলো যদি না পড়ে বা ট্রাফিক বা ইমপ্রেশন যদি না হয় গিকের ভিতরে আপনার গিকটা দেখে চলে যাইতেছে বাট কেউ ক্লিক করতেছে না সেক্ষেত্রে কিন্তু আপনার গিকটা ফাইবার নিচ থেকে অনেকটা র্যাঙ্কিং হারাইয়া দিবে মনে করেন অনেকটা নিচে চলে আসবে আর যদি আপনি এই গিকটা মার্কেটিং করেন এখান থেকে আপনি অনেক দিন সিক্স মান্থ পর্যন্ত আপনি কিন্তু এখান থেকে ভালো ট্রাফিক পেতে পারেন দেন সেখান থেকে আপনার গিকটা র্যাঙ্কিংয়ে চলে আসবে দেন ফাইবার কিন্তু এখানে লেখা থাকবে চুজ ফাইবার আপনাকে কিন্তু চুজ করবে কিন্তু এখানে আমরা যেটা সবচেয়ে বড় ভুল করি গিগ মার্কেটিং করতে যাই আমরা ডাইরেক্ট আমাদের লিঙ্কগুলো প্রচার করে দেই বা আমার এই যে ধরেন আমার একটা গিগ আছে ধরেন আমি একটা গিগ দেখাইতেছি আপনাদেরকে আমাদের রেকর্ড চলতেছে তাই না ওকে ধরেন আমার এই গিগটা দুই নাম্বার পজিশনে আছে আমি চাচ্ছি যে এই গিগটা আমার একটু ইমপ্রুভ করে ফার্স্ট পৃষ্ঠায় বা আরেকটু ইমপ্রুভ করতে চাই তাহলে আমাদের আমরা যেটা করি কি আমাদের গিগগুলো মার্কেটিং করি এই লিঙ্কটা দিয়ে তাই না সবাই কিন্তু এই লিঙ্কটা দিয়ে মার্কেটিং করে সেক্ষেত্রে আমাদের খুব একটা লাভবান হয় না এখানে যদি আপনি খুব পরিমাণ এটা নিয়ে ব্যাকলিং করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে স্পাম স্কোরটা বেড়ে যাবে বা স্পাম স্পামিং হইলে এই গিকের যদি একবার র্যাঙ্ক হারায় ফেলে সে গিক কিন্তু আর কখনোই কিন্তু ফার্স্ট পজিশন তো দূরের কথা আর কখনোই র্যাঙ্ক করবে না কারণ এই লিঙ্কগুলোতে স্পামিং হয় দেয়ার বেশি করলে আপনার গিকটা ফাইবার নিচ থেকে আপনার স্পাম স্কোর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফাইবার আপনার গিকটা ডিনাইট করে দেবে অথবা আপনার রিমুভ করে দেবে গিকটা তো আমরা এটা এটা তো আমরা ডাইরেক্ট লিঙ্ক প্রচার করতেছি আমরা যদি এক এরকম পদ্ধতি করতে পারি যে যেখানে আমাদের লিঙ্কটা থেকে থাকবে তো আমাদের গিকটা মাস্কিং অবস্থায় থাকবে বা লুকানো থাকবে যে বুঝতে পারবে না যে এটা আমাদের ডাইরেক্ট লিঙ্ক না ঠিক আছে আমরা এরকম সিস্টেম করলে ভালো হয় তো আমরা যেটা করবো আজকে এরকম সিস্টেম দিয়েই শিখব আর গিক মার্কেটিং করার সময় আমাদের ফাইবার নিচ থেকে দেখেন সাজেশন করতেছে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে বলতেছে ঠিক আছে share your geek on social media and customer ওইখান থেকে কাস্টমারের কাছ থেকে অর্ডার নিতে বলতেছে ঠিক আছে তার মানে কি ফাইবার কিন্তু সোশ্যাল মিডিয়াকে প্রায়োরিটি দিতেছে এই ক্ষেত্রে আমরা যেটা করি এই লিঙ্কটাই আমরা ডাইরেক্ট মেরে দিই ডাইরেক্ট প্রচার করি এইভাবে তাহলে কি হয় আমাদের সমস্যাটা হয়ে যায় তো আমরা চাচ্ছি না এরকমভাবে মানে গিকগুলো প্রচার করব। কারণ আমরা একটা মাস্কিং অবস্থায় গিক প্রচার করব। আমরা গিক প্রচার করার জন্য চার পাঁচটা মাধ্যম আছে আমি ফার্স্টে আজকে রাখবো হচ্ছে লিঙ্কডিং লিঙ্কডিং আমরা নেক্সট ক্লাসে যেহেতু দেখব লিঙ্কডিংটা আমরা আপাতত আজকে স্কিপ করে রাখবো দেন আমরা আজকে শিখবো ইনস্টাগ্রাম টুইটার অ্যান্ড আমরা ইডিট শিখতে পারি এবং আদার্স কিছু ফেসবুক আছে এগুলোর দিকে আমরা কিছু মার্কেটিং করব এবং ইডিট আছে তারপরে ফ্লক আছে আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে ওইগুলোতে আমরা প্রচার করতে পারি আমাদের গিকগুলো তো আমরা গিক প্রচার করার জন্য আমাদের একটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা লিঙ্ক লাগবে তো আমরা এই লিঙ্কটা কখনোই নিব না আমরা যেটা করব এখানে দেখেন লেখা আছে শেয়ার ইয়োর গিক আমরা এইখান থেকে ক্লিক করব। আমরা যদি এখান থেকে ক্লিক না করি তাহলে আপনি কি কি প্রবলেমে পড়তে পারেন আশা করি বুঝতে পারছেন তো আমরা এখান থেকে শেয়ার করব শেয়ার থেকে এখান থেকে আমরা লিঙ্কটা নিব আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছি না আমরা চাচ্ছি যে মানে একটা লিঙ্ক হবে একটা লিঙ্ক জেনারেট হবে তো ওই লিঙ্কটাই আমরা প্রচার করবো আমরা এখানে ক্রিয়েট কপি লিঙ্ক এখানে ক্লিক করলাম তো দেখেন এটা হচ্ছে আমাদের গিক লিঙ্ক ঠিক আছে এবার দেখেন আরেকটা লিঙ্ক হইলো সেটা হচ্ছে এটা দেখেন ছোটো মাস্কিং অবস্থায় থাকলো এই লিঙ্কটা একটা মাস্কিং অবস্থায় আমাকে একটা লিঙ্ক দিল ফাইবার তো এটা কিছুক্ষণ পরপরই চেঞ্জ হয়ে যাবে এই লিঙ্কটা কিছুক্ষণ পরপরই চেঞ্জ হয়ে যাবে তো আমরা যদি এবার দেখেন এই দুইটা লিঙ্কের মধ্যে পার্থক্য এটা কিন্তু ছোট এটা কিন্তু বড় এটা হচ্ছে আমাদের গিক লিঙ্ক টাইটেলটা সহ কিন্তু আমাদের এখানে শো করতেছে আর এটা কিন্তু টাইটেল শো করতেছে না ডাইরেক্ট একটা ছোট লিঙ্ক কিন্তু সেম কাজ কিন্তু সেমভাবেই করবে আমরা যদি ক্লিক করি দেখেন সেম জায়গায় কিন্তু আমরা চলে আসছি না আমাদের কিন্তু এটাই কিন্তু মাস্কিং ছিল না আর এটাই কিন্তু মাস্কিং হয়ে গেছে তো যাই হোক আমরা বুঝতে পারছি লিঙ্কটা কোথা থেকে নিতে হবে তো এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের কিছু জায়গায় বা আমরা যে যে জায়গায় মার্কেটিং করবো প্রথমে আমরা মার্কেটিং করব হচ্ছে টুইটারে আমি একটা আমার টুইটার ওপেন করি এখানে টুইটার লিখি ওকে টুইটার আমাদের টুইটার অ্যাকাউন্ট তো করা ছিল জানি না এখন সেটা অ্যাক্টিভ আছে কিনা মনে হয় অ্যাক্টিভ আছে ওকে রিল্যাক্স মিউজিক নামের একটা অ্যাকাউন্ট করা ছিল আমরা অনেক আগে করছিলাম তো এটাই আমাদের কাজে লাগবে ওকে এটা হচ্ছে আমাদের ধরেন আপনি যখন কোনো সাইটকে মার্কেটিং করবেন বা আপনার গিগ যদি মার্কেটিং করতে চান তাহলে আপনি যেটা করবেন এখানে আপনি সুন্দর করে আপনার নিজের নামে যে ধরনের মার্কেটিং করতে চান ধরেন আমি টুইটারে মার্কেটিং করব তাহলে আপনাকে কী করতে হবে টুইটারে একটা অ্যাকাউন্ট করতে হবে কিসের নামে আপনি যে ডিজিটাল মার্কেটার সেটার উপর উপস্থাপন করবেন আপনার প্রোফাইলে আইসা জানি যে কেউ বুঝতে পারে যে আপনি কাজটা কি করতেছেন এখানে সুন্দর একটা কভার দিবেন এখানে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের একটা এজেন্সি বানাবেন এমনি বানায়া সেখানে আপনি লোগো দিবেন ডেসক্রিপশন দিবেন ট্র্যাক দিবেন দিলে আপনাকে সবাই বুঝবে যে এখান থেকে আপনার কি কাজটা কি করতেছেন এখানে আপনার লাভ হবে দুইটা আপনি ফার্স্ট লাভ হবে ধরেন আপনি এখান থেকে আপনি কিন্তু ফলোয়ার বাড়ায় যাবেন আপনার রিয়েল ফলোয়ার কারা ইন টুইটার মার্কেটিং তো দেখেনি আপনাদের ওকে টুইটারে ফলোয়ার যারা আছে রিয়েল ফলোয়ার আর ডিজিটাল মার্কেটিংয়ের সম্পর্কিত বা অ্যামাজনে সম্পর্কিত যারা অ্যামাজনে কাজ করে বা আলি এক্সপ্রেসে কাজ করে তাদেরগুলোকে বের করে করে ওদের সাথে যারা কানেক্ট তাদেরকে আপনি যুক্ত করবেন আপনার ফ্রেন্ড লিস্টে তাহলে কি হবে আপনি আপনি কোনো একটা পোস্ট করলে তাদের কাছে চলে যাবে তাদের যদি ওই সার্ভিসটা প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনার কাছ থেকে নেবে ঠিক আছে তো দেখি আমার একজন মেসেজ করছে দেখি এটা আবার কে এই মাসে দেখেন আমি দুইটা মানুষ আমাকে এস এম এস করে ফেলছে okay hi relax music thank you for following ওতে এভরি এত সেকেন্ড ওকে এটার সাথে পরে কথা বলতেছি hello good how you okay এরকম করে এই মানুষটা কোন দেশি আমরা তার প্রোফাইলটা দেখতে পারি ওকে পরে পরে দেখতেছি আমি যদি এই যে তার একটা ইউটিউব চ্যানেল মেবি টেকনোল রিসম টেকনোলজি আইটি তো এরকম করে কিন্তু আপনি আমি এখানে একটা এস এম এস করছিলাম এই মেয়েটারে মেবি আমি অনেক দিন আগে এস এম এস করছিলাম আর এটা রিসেন্টলি মনে হয় আসছে ফলোয়ারই কম আছে এরকম করে টার্গেটেড মানুষগুলোকে যদি আপনি ফলো করে তাদেরকে এস এম এস পাঠাতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা মানে আপনার সার্ভিসটা বিক্রি করতে পারবেন তাদের কাছ থেকে ফাইবার কিন্তু কখনো কারো কেরিয়ার না এটা আগে বলে রাখি ফাইবার কারো কেরিয়ার না বলতে কেরিয়ার হ্যাঁ আপনি যদি ঠিকমতো কাজ করেন যদি কোনো একটা মিস্টেক করেন হয়তো অর্নিং খাবেন নয় আপনার অ্যাকাউন্টটা চলে যাবে কিন্তু আপনার একটা সোশ্যাল মিডিয়া বা পাঁচ ছয়টা সোশ্যাল মিডিয়া আছে দশ হাজার বিশ হাজার ফলোয়ার আছে আপনার ফাইবারের জন্য কিন্তু বসে থাকতে হবে না ফাইবারের জন্য বসে থাকতে হবে না ফাইবারে অর্ডার নিয়ে আপনি ইনস্টাগ্রামের বায়ারই আপনি ম্যানেজ করতে পারবেন শেষ করতে পারবেন না এত ইনস্টাগ্রামের বায়ার আসে কিন্তু সেই জন্য কী করতে হবে আপনার এজেন্সি করতে হবে এজেন্সি করবেন কিভাবে একটা সুন্দর করে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট করবেন অথবা যদি আপনি যদি ধরেন কিছুই না পারেন আমাদের ওয়ার্ডপেজের ভিডিও আছে একটা ট্যাম্পলেট ইনস্টল করে শুধু এজেন্সির নামে একটা এজেন্সি করে ফেলবেন তাহলে এজেন্সিতে কিন্তু আপনি বড় বড় কাজ নিতে পারবেন একটা ডোমেন কিনতে লাগে মাত্র এক ডলার ডোমেন হোস্টিং কিনতে লাগবে এক ডলার এক মাসের সাবস্ক্রিপশন চোদ্দো ডলার যদি আপনি খরচ করেন আপনার একটা এজেন্সি হয়ে গেছে এই এজেন্সিতে আপনি বড় বড় কাজ নামাইতে পারবেন এখানে আপনি ছয় সাতটা সোশ্যাল মিডিয়া রাখবেন সেই সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আসবে আপনার এখান থেকে কেনার জন্য ঠিক আছে সিস্টেম অনেক আছে তো আপনারা যেহেতু খরচ করবেন না আপনারা যেটা করবেন ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিং পিন্টারেস্ট এগুলো সবটি একটা নাম দিয়ে খুলবেন ধরেন আপনার নাম হচ্ছে হাবিবুর বা হাসিবুর তো আপনি লিখবেন ডিজিটাল মার্কেটার দিয়ে খুলবেন অথবা টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি অথবা বাংলাদেশের টপ এজেন্সি এরকম অনেক নাম দিয়ে আপনি চুজ করতে পারেন এই নামগুলো বাইট করবেন কেমনে এখানে যদি আপনি লেখেন ব্র্যান্ড ব্র্যান্ড নেম জেনারেটর আপনি নাম পাবেন না নাম একাই বেরোবে এখানে অনেক সিস্টেম আছে তো আজকে আসছি হলো আমরা মার্কেটিং করতে আমরা যে গেলাম ব্র্যান্ড এমেতে যাই হোক ব্যাপার না তো এইখানে দেখেন যদি এসিও নিয়ে লেখেন কী নিয়ে করবেন এসিও এসিও নাম অনেকগুলো বেরোবে এজেন্সির নাম ব্র্যান্ড নেম বেরোবে এখান থেকে নামগুলো জেনারেট করতে পারেন দেখেন ট্যাগ এসিও এখানে অনেক কিছু ফার্স্ট এসিও এখানে এসিও এজেন্সি লিখবেন এজেন্সি লিখলে আরও আসবে এরকম করে আপনি বের করবেন রিসার্চ করবেন এরকম প্যানেল এসিও অনেকগুলো সিস্টেম আছে কোম্পানি বড় বড় নাম বেরোবে ঠিক আছে এখান থেকে আপনি এগুলো নাম জেনারেট করবেন যেহেতু আমরা আজকে মার্কেটিং নিয়ে কথা বলবো আমরা চাচ্ছি না যে অত দূরে পৌঁছানো তাহলে আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে তো আমরা যেহেতু মার্কেটিং করব প্রথমে মার্কেটিং করবো আজকে টুইটারে রিটুইট করব আমাদের গিংয়ের লিঙ্ক তো নেওয়াই হয়ে গেছে শর্ট লিঙ্কটাকে আপনি নেবেন দেখাইছি তো আপনি চলে যাবেন এখানে দেখেন কিছু জিনিস আছে আমি যখন টুইটারে করছি টুইটার মার্কেটিং টুইটারে ক্লাস হয় না আপনাদের তো আপনি প্রথম প্রথম টুইটার অ্যাকাউন্ট করবেন আমাদের আগের ভিডিওগুলো আছে ওগুলো দেখে টুইটার অ্যাকাউন্টটা করে ফেলবেন তো এখানে দেখেন ট্রেন্ডিং লেখা আছে ট্রেন্ডিং ইউ তো এখানে দেখেন যারা পোস্ট করছে বা ট্রেন্ডিং যেগুলো পোস্ট আছে এখান থেকে আপনি চাইলে তাদের নিচে আপনার গিকটা বা আপনার ইমেজটা ধরেন আমার গিকের ইমেজ তো এটা আমার ইমেজের ভিতরে সব কিছু লেখা আছে বা আপনি একটা সুন্দর করে একটা পোস্ট বানাবেন আপনার সার্ভিসটা কি সুন্দর করে একটা ডেসক্রিপশন দিবেন এই তিন চার লাইনে একটা ডেসক্রিপশন লিখবেন লেখার পরে এখানে আসবেন আসার পরে এখানে লেখা লেখা আছে একটা গড়ের মতো আছে রিটুইট এখানে ক্লিক করবেন এখানে দেখবেন কুইট টুইটটা লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে আসবেন আসার পরে এখানে একটা ছবি দিয়ে দিবেন মানে আপনার গিকের ইমেজ হোক অথবা আপনি একটা ইমেজ বানাইছেন সেরকম একটা ইমেজ দিবেন দেওয়ার পরে আমাদের ইমেজ হয়ে গেল এবার আমি যে লিঙ্কটা নিছি আমাদের ফাইবারের এটা হচ্ছে আমাদের ফাইবারের শর্ট লিঙ্ক এটা নেওয়ার পর এবার আমি নিচের দিকে আসবো এবার আমি ফাইবার থেকে যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা আমি দিয়ে দিই এখান থেকে দিয়ে দিলাম ধরেন আমি এখানে মধ্যে মোটামুটি কিছু বুঝেছি এত বড় ডেসক্রিপশন লেখা যাবে না তারপরেও দেখি কত দূর মায়ের যায় ঠিক আছে তো ধরেন আমি এটুকু কেটে দিলাম আপনি শর্টের ভিতরে মোটামুটি ভালো একটা ডেসক্রিপশন লিখবেন আশা করি এটা লেখার পরে এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম আপনি চাইলে লিখতে পারেন ওয়েবসাইট ক্লিক নাও অথবা বায় নাও এরকম একটা লেখা লিখে দিতে পারেন ধরেন আমি লিখে দিলাম হচ্ছে বায় নাও বাই নাও দিয়া buy now link buy now link buy now লিখে দিয়েছি তার মানে বুঝবে যে এটা আমরা বাই নাও করতে চাইতেছি বা এটা বাই নাও এই প্রোডাক্টটা যদি তার পছন্দ হয় তাহলে কী করবে এখান থেকে কিনা যাবে এই লিঙ্কের মাধ্যমে তো এখানে ডেস্ক একটা ফটোর ভিতরে আমি তো বলেই দিয়েছি এখানে কি করব তো এটা করার পরে আমি এবার টুইট করব টুইট এখানে একটা টুইট হয়ে গেল টুইট হয়ে গেল এখানে ট্রেন্ডিংয়ে আছে এগুলো আপনি করতে পারেন অথবা যদি আমেরিকান লোক ধরতে চান তাহলে আপনি ধরেন আমেরিকার প্রেসিডেন্ট কারা আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে বাইডেন্ট ওকে বাইডেন্টের যাই বাইডেন্টের পেজে যাই আমরা রিটুইট করব ধরেন এখানে গেলাম যাই এটা একটা দিয়ে দিলাম একটা ইমেজ দিয়ে দিলাম তার মানে কি এখন দেখি দুইটার ফলাফল কোনটাই বেশি হয় এখানে যারা আছে তারা কিন্তু সবগুলো আমেরিকান এখানে যে মানুষগুলো ই করতেছে ওগুলো কিন্তু সব কয়টা আমেরিকান ঠিক আছে আমেরিকান মানুষগুলোই ওদের কুইটগুলো পড়ে দেখেন কি পরিমাণ পড়তেছে দেখছেন এগুলো কিন্তু সব আমেরিকান তো এবার আমি আমার প্রোফাইলে যাই একটা ফলাফল দেখি আমরা যে করলাম রিটুইটটা সেটা কীরকম হইল বা আমরা কীরকম ফলাফল পাবো কিনা তো এটা দেখার জন্য আমি নিচের দিকে আসবো এবারে এটা হচ্ছে বাইডেন্টের ইমবেশন হয়েছে একটা ওকে আর এরটাই যাই দেখি তিনটে ইমবেশন হয়েছে তিনজন মানুষ দেখে ফেলছে ঠিক আছে কেউ কিন্তু অ্যাকশন নেয় নাই এই প্রোডাক্টটা আমাদের যাই দেখি আমি অনেক দিন আগে প্রচার করছিলাম দেখি কেউ এর অ্যাকশন নিছে কিনা চৌত্রিশটি ইমবেশন হয়েছে কেউ ক্লিক করে নাই এঙ্গেজমেন্ট হয় নাই বা ওইখানে ক্লিক করে নাই ঠিক আছে আমি যদি আরও সুন্দর করে লিখতে পারতাম তাহলে হয়ে যেত তো এরকম করে মার্কেটিং করতে হবে একটু রিপ্লেস করি আপনার গিকগুলো প্রতিদিন একটা করে টুইটারে করবেন হচ্ছে দশটা করে বেশি করবেন না পাঁচটা থেকে দশটা করবেন করে বেরিয়ে পড়বেন দেন আবার চলে যাবেন হচ্ছে ইনস্টাগ্রামে চারটে ইমপ্রেশন দেখছেন চারজন দেখে ফেলছে এখন যদি কারো এই সার্ভিসটা প্রয়োজন হয় এখানে আসার পরে যদি কমেন্টগুলো পড়তে পড়তে হয়তো আপনার সার্ভিসটা পছন্দ হয়েছে তো তিনি কিন্তু ক্লিক করে আপনার সার্ভিসে চলে যাবে এখানে আপনার লাভটা হবে কি আপনার লাভটা হবে আপনি এখান থেকে একটা ক্লিক পাইলেন তার মানে আপনার গিকটার র্যাঙ্কিংয়ে চলে যাবে তো আমরা টুইটার মার্কেটিংটা শিখলাম টুইটারে অ্যাকাউন্টগুলো করে ফেলবেন তো টুইটার পরে চলে যাবেন হচ্ছে ফেসবুক আমরা ফেসবুকে চলে যাই এমনি নেট চলেন ওকে ইনস্টাগ্রামে যাই আমি ইনস্টাগ্রাম এগুলো আমরা আমরা বিস্তারিত তো দেখবো তারপরে আপনি সংক্ষিপ্ত কিছু আপনার নিজের নামে অথবা একটা এই অ্যাকাউন্ট করে আপনি আপাতত নিজের গিকগুলো প্রচার করেন যাদের খুব কাজ দরকার তাহলে আপনার হেল্প হবে নিজেদের জন্য মার্কেটিং করো বায়ারদের জন্য তো করি আমরা তাই না ওকে তো আমরা এবার ফেসবুকে আসলাম ফেসবুকে কিন্তু আমরা রিয়েল মানুষ পাওয়া কিন্তু খুব টাফ তো আমরা এবার যেটা করব ওকে তো এখানে লিখব F B F B A ABA মানে অ্যামাজন সেলার মানে অ্যামাজনে যারা বিক্রি করতেছে বা অ্যামাজনের যারা লোক আছে হয় সেলার হতে পারে অ্যামাজনে এবিএতে যারা আছে তারা সবাই মূলত সেলারই ঠিক আছে তাদের লোক লাগে ধরেন আমি একটা এখানে সেলার বলতে কিন্তু অনেক বিশাল বড় একটা জিনিস কারণ হচ্ছে ধরেন আমি একটা সেলার হয়েছি অ্যামাজনের তার মানে কি আমার অনেকগুলো প্রোডাক্ট আছে আমি সেগুলো কিন্তু বিক্রি করতে চাইতেছি ঠিক আছে এখন এইগুলো গ্রুপে যদি আমি জয়েন হই আমাজন বিয়েতে তাহলে কি হবে তাহলে ওদের যে গ্রুপগুলোতে আমি যদি পোস্ট করতে পারি বা কমেন্ট করি ধরেন আমি এগুলো গ্রুপে জয়েন হয়ে যাব আপনার গিক প্রমোশন করার জন্য এখানে আপনি যা কমেন্টিং করতে পারেন যে আমার আমার এই সার্ভিসটা দিতেছি তোমার যদি এটা লাগে নিতে পারো আগে ওর ওর ধরেন এই কমেন্ট সম্পর্কে একটু বলবেন যে হ্যাঁ তোমার তোমার এই জিনিসটা আমি দেখেছি খুব ভালো লাগছে হ্যান ত্যান পরে একটু উৎসাহ দিবেন দেওয়ার পরে তারপরে আপনি ছোট্ট করে আপনার ইডে দিবেন যে আপনার যদি এরকম কোনো সার্ভিস লাগে তাহলে আমি আপনি আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিতে পারেন তো এখান থেকে কি হবে আপনার গিকগুলো কিন্তু মার্কেটিং করে ফেলতে পারতেছেন এখান থেকে কিন্তু রিয়েল লোকগুলো পেয়ে যাবেন দেখেন এখানে দেখেন দেখছেন ইয়েস ইয়েস ইয়েস এগুলো কিন্তু এখানে যারা আসে সবাই মূলত অ্যামাজনের প্রোডাক্ট নিয়েই কাজ করতেছে তো তাদের হয় এসি এক্সপার্ট লাগবে নয় ডিজিটাল মার্কেটার লাগবে অথবা ধরেন তাদের স্টোর ম্যানেজমেন্ট করার জন্য কারো লাগবে হয়তো বা পেজ থাকবে তাদের পেজ ম্যানেজমেন্ট করার লাগবে এইগুলো জায়গায় যায় আপনি সেমভাবে একটা সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবেন ডেসক্রিপশন লেখার পর আপনি এখান থেকে ইমেজ দিবেন আর লিঙ্কটা দিয়ে দিবেন যে এই প্রোডাক্টটা নিতে পারো ঠিক আছে আমি ধরেন এমনি একটা দিয়ে দিলাম আপনার আপনাকে এগুলো লিখতে হবে এগুলো আমি লিখে দিলে তো হবে না তো আপনাকে লিখতে হবে ওকে আমি লিখে দিলাম লিখে পোস্ট করে দিলাম ওকে আমি তো গ্রুপেই জয়েন হই নাই ওকে ইয়াস আপনাকে প্রথম আগে গ্রুপগুলোতে জয়েন হতে হবে ঠিক আছে মডারেটার যখন আমার গ্রুপে জয়েন করে নেবে তারপরে আমি এখানে কমেন্টিংগুলো করতে পারবো এই একটা সিস্টেম গেলো এখানে এফবিএতে আপনি কাজ করে পাবেন এখানে অনেকগুলো গ্রুপ আছে ঠিক আছে দেখেন এগুলো কিন্তু দেখেন এগুলো এটা কোন দেশে দেখেন একজন পোস্ট করছে কান্ট্রি দেওয়া নাই এটা বুঝাই যাচ্ছে যে এটা বাইরের একটা লোক এবার তাদেরকে আপনি এস এম এস করতে পারেন এটা বলা হবে এস এম এস মার্কেটিং বা মেসেজিং মেসেজ মার্কেটিং আপনি তাদেরকে লিখতে পারেন ফ্রেন্ডলি হিসেবে কথা বলেন প্রথমে হাই হাওয়ার ইদার শুরু করবেন তুমি কি করো তোমার সম্পর্কে ওর সম্পর্কে জানতে চাবেন জানার পর ওর সম ওর সব কিছু জানার পরে ও আপনাকে বলবে আমি এটা করি তখন আপনি বলবেন যে আমি এটা করি তোমার যদি এরকম তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলির কারো এরকম সার্ভিস প্রয়োজন আমাকে বললো আমি এটা করতে পারবো বা আমি হেল্প করতে পারবো তোমাদেরকে তাহলে কিন্তু এখান থেকে আপনি তার কাস্টমার পেতে পারেন দুইটা আইডিয়া আমাদের চলে গেল ঠিক আছে একটা হলো বিএ গেল আবার এখান থেকে আপনি কিন্তু ডগ ডগে যেতে পারেন ডগ লাভার অথবা ক্যাট লাভার এগুলো গ্রুপে কিন্তু রিয়েল মানুষ পাওয়া যায় এখান থেকে কানাডিয়ান দেখছেন এখানে গ্রুপ আছে এগুলো কিন্তু আমেরিকান আমরা যা করি কি বাইসেল গ্রুপে চলে যাই আমরা বাইসেল গ্রুপে যে আমরা যদি মার্কেটিং করি তাহলে আমাদের দশ টাকারও লাভ হবে না মানে জিরো টাকারও লাভ হবে না কারণ বাই সেল গ্রুপে যারা থাকে সবাই হচ্ছে সেলার আমাদের মতো ঠিক আছে ওইখানে বায়ার খুবই কম নাই বললে চলে ঠিক আছে নাই বললে চলে তো এখানে গ্রুপগুলোতে যায় যদি জয়েন হয়ে যদি আপনি কমেন্টিং করেন এখানে দেখেন অনেক মানুষ আছে ভালো ভালো কমেন্টিং পড়তেছে ভালোই কমেন্ট পড়ে এখানে ঠিক আছে এখানে কমেন্ট পড়ে দেখেন একুশটা কমেন্ট করছে আর প্রতিটা মানুষই দেখেন অন্য অন্য অন্য দেশের মানুষ প্রতিটা মানুষই অন্য জনের অন্য দেশের মানুষ তো আপনি এইগুলো গ্রুপে যা কমেন্ট করবেন সেমভাবে সেম প্রসেস ঠিক আছে আশা করি এফবি মানে ফেসবুকের বিষয়টা বুঝতে পারছেন দুইটা গ্রুপ দেখাইলাম এই দুইটা গ্রুপই কাজে লাগাবেন তারপরে আমি দেখাবো হচ্ছে একটু ইনস্টাগ্রাম তো ইনস্টাগ্রামে কি করবেন সুন্দর করে প্রোফাইল করবেন ঠিক আছে তো প্রোফাইল করার পর আর যদি আপনি ড্রগ নিয়ে কাজ করেন বা নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারেন এগুলো এখনও আপনাদেরকে বুঝাই নাই তাহলে মাথা ঘুরাবে ঠিক আছে আপাতত আপনি নিজের নামে একটা পেজ করবেন ডিজিটাল মার্কেটার নামে ওইটা দিয়ে আপনি কাজগুলো করবেন ধরেন এখান যায় আপনি লিখবেন হ্যাশট্যাগ দিবেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এখানে এখানে পোস্ট করছে কারা ডিজিটাল মার্কেটিংয়ে তাহলে আপনি কি করবেন ডিজিটাল মার্কেটিংয়ের পোস্টগুলো পাই যেতেছেন হ্যাশট্যাগের মাধ্যমে তো এখানে এর আন্ডারে টোটাল এতগুলো পোস্ট আছে এখন দেখেন কোন পোস্টের ভিতরে সবচেয়ে বেশি রিয়েক্ট পড়ছে ধরেন এখানে একাত্তরটা রিয়েক্ট পোস্ট আপনি এখানে চলে যান যা সুন্দর করে একটা কমেন্ট করে দেন আপনার সার্ভিস সম্পর্কে অথবা আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিলেন যে আমি কি সার্ভিস দিতেছি সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিলেন ধরেন একটা ডেসক্রিপশন লিখে দিলাম দেওয়ার পর এখানে আপনি দিয়ে দিলেন জামালা শেষ দেখেন আমার কমেন্টটা দেখি কোথায় গেল মনে হয় নিচে চলে গেছে অনেক এই যে আমারটা ঠিক আছে এখানে যদি কারো পছন্দ হয় তাহলে কি হবে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে কিন্তু আমার কাছে চলে যাবে এর মাঝে এর এটার মাধ্যমে কিন্তু আপনি মার্কেটিং করতে পারতেছেন দেন ইনস্টাগ্রাম মার্কেটিং তো আমরা দেখবো আপনি আপাতত নিজের নামে একটা এজেন্সি খুলেন আপনার নামে হোক অথবা আপনি একটা যে কোনো একটা নাম চুজ করেন করে ওইখান থেকে নিজের নামে একটা এজেন্সি খুলেন খুলে আপনার এগুলো কাজগুলো করে ফেলেন আপনার গিগুলো মার্কেটিং করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো কাজ পাবেন তো এই একটা সিস্টেম গেল ইনস্টাগ্রামে এভাবে কাজ করবেন আর এখানে আরো কিছু আছে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে হ্যাঁ বলেন টমি মানে কি না ডক নিয়ে কাজ করেন ডক নিয়ে আমরা আমরা পরে দেখবো ঠিক আছে আমাদের ইনস্টাগ্রামের তো কাজ আছে তাই না ক্লাস তো আছেই ওটা আপনি বড় করে থাক হ্যাঁ গিগ মার্কেটিংয়ের জন্য আপনি একটা এজেন্সির মতো করে একটা পেজ খুলেন ফেসবুক খুলবেন ইনস্টাগ্রাম খুলবেন টুইটার খুলবেন লিঙ্কডিং খুলবেন প্রিন্টারেস্ট খুলবেন সব খুলবেন এজেন্সির নামে আপনি এজেন্সিটা বড় করে যান আপনার ফাইবারে নিয়ে বসে থাকতে হবে না ফাইবারে আপনি যে টাকা কামাই করবেন তার দশ ডাবল কামাই করতে পারেন বাইরে থেকে এগুলো হচ্ছে বাইরে মার্কেটিং করতে হয় ঠিক আছে এটা হচ্ছে এখন আপাতত আপনি নিজের জন্য গিগ প্রচার করবেন হয় সুন্দর করে একটা ব্যানার বানাবেন বানায়া ওইগুলো আপনি মার্কেটিং করবেন তো এই একটা গেল ইনস্টাগ্রামে অথবা যারা ইনস্টাগ্রামে কাজ করতেছে দেখেন এখানে কিন্তু এক একজন আলাদা আলাদা এখানে ওদের একটা পেজ এটা কিন্তু বাঙালি দেখেন মেবি বাঙালি হবে না পাকিস্তানি দেখেন ও কিভাবে মার্কেটিং করতেছে দেখছেন পোস্টগুলো five high income skill for the future তিনি কিন্তু তার এখানে ব্যান্ডিংগুলো চালাই যেতেছে ইনস্টাগ্রামে তো আপনি এরকম অনেক প্রোফাইল পাবেন যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে এই লোকটা কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে তো আপনি হ্যাশট্যাগের মাধ্যমে এগুলো ফাইন্ড করবেন এখানে হয়তো এসিও হতে পারে তাহলে এসিও হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ দিয়ে বের করবেন এসিওতে কারা এখানে এসিও দেখেন প্রায় এতগুলো মানুষ পোস্ট করছে এতগুলো পোস্ট আছে দেখছেন এখানে কতগুলো মানুষ এর আন্ডারে আছে তো এবারে ওদেরকে একজন চলে যান ওদের কাছে একজনকে যায় এখানে যে কমেন্ট করে দেবেন অথবা তাদেরকে মেসেজ করবেন যদি অন্য রাষ্ট্রের লোক হয় বলবেন তোমার কাছে প্রজেক্ট আছে কিনা আমাকে দাও আমি করে দিতে পারবো হ্যান ত্যান এগুলো বললেই হয়ে যাবে ঠিক আছে তো আমাদের ইনস্টাগ্রামও হয়ে গেল শর্টকাটে এগুলো দেখাই দিলাম তারপরে চলে যাবেন হচ্ছে লিঙ্কডিং থাক লিঙ্কডিংয়ের ক্লাস আছে আমাদের নেক্সট ক্লাস তো আমরা শিখলাম হচ্ছে তিনটে এবার আসি প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট চলে যাবেন রিল্যাক্স মিউজিক এবার এখানে আপনি সার্চ করতে পারেন ওকে আমি সার্চ করি ডিজিটাল মার্কেটিং পিন ওকে দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের অনেক আইডিয়া প্রিন্ট আছে তো আপনাকে এখানে ইনস্টাগ্রামে কাজ করতে গেলে আপনার পিন লাগবে তো পিন তো আমি শিখাই নাই তাহলে এটা আপনার জন্য টাফ হয়ে যাবে তাহলে এটা থাক আমি তাহলে ইডিট মার্কেটিংটা দেখাই রিডিট ওকে আমি ইডিটে চলে চাই ইডিট এটা খুবই কিন্তু বাইরের একটা জনপ্রিয় একটা মাধ্যম খুবই জনপ্রিয় ঠিক আছে আমি দেখি আমার এখানে অ্যাকাউন্ট ছিল এডিটে আপনি আপনার প্রোফাইলটা বড় করে যাবেন এডিটে আপনাকে ই বলা হয় মূলত ওকে এডিটে আপনার ফলোয়ারকে কার্মা নামে পরিচিত বলা হয় কার্মা ঠিক আছে আর এখানে কিন্তু খুবই আমরা যেমন ফেসবুকের মতো ইউজ করি এখানে ইডিটে স্যাম এখানে আপনাকে গ্রুপ আছে আপনি কোন গ্রুপে পোস্ট করবেন সেই গ্রুপের আন্ডারে কত লোক আছে সেটা কিন্তু আপনি এখান থেকে পোস্ট করার সময় আপনি করতে পারেন ধরেন আমার এখানে এক কার্মা আছে ঠিক আছে তো এই যে দেখেন এই গ্রুপে জয়েন করবেন এই গ্রুপে ধরেন এইগুলো হচ্ছে জয়েন গ্রুপ আপনি অনেক গ্রুপ পাবেন দেখি এই গ্রুপে কত লোক আছে আপনি যাবেন কি ডিজিটাল মার্কেটিংয়ের গ্রুপগুলোতে জয়েন হবেন অথবা আদার্স অন্য গ্রুপগুলোতে জয়েন হবেন এই যে গ্রুপে আসলাম এখন যদি আমি জয়েন করি এখানে টোটাল দেখেন এই গ্রুপে মেম্বার আছে প্রায় একুশ মিলিয়ন অনলাইনে আছে হচ্ছে সাত কে এখন প্রায় আট কে মানুষ আছে এখন তাহলে বুঝেন একুশ মিলিয়ন মানুষ এই গ্রুপে আছে চিন্তা করা যায় একটা করে গ্রুপে যদি এত মানুষ থাকে আপনার একটা পোস্ট করলে দেখেন কোন জায়গায় চলে যাবে এখানে আপনি পোস্ট করবেন ফেসবুকের মতো করেই এখানে আমি যেখানে আসি অ্যাকাউন্ট করা আমি এখন যে কে করে ফেলতে পারবেন খুব ভালো করে এখান থেকে আসে এডিট করে প্রোফাইল আসবেন প্রোফাইল আসে আপনার ডাপটে চলে যাবে প্রোফাইল আসি এটা হচ্ছে আমার প্রোফাইল প্রোফাইল আইসা ছবি এখানে লোগো দিবে আপনার আপনি যে এজেন্সি করবেন সেটার নামে লোগো দিবেন এখানে একটা ডেসক্রিপশন দিবেন এগুলো চেঞ্জ করতে হয় সেটিং থেকে এই সেটিংস ইউজার সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে ইমেল এখানে সব আছে দেখেন প্রোফাইল প্রোফাইল আসবেন প্রোফাইলের যাবতীয় সব কিছু পাবেন এখানে এখানে ডিসপ্লে নেম এখানে ডিসপ্লে নেম দিতে পারবেন ডেসক্রিপশন দিতে পারবেন কভার দিতে পারবেন লোগো দিতে পারবেন আপনি কি আঠারো বছরের উপরে কিনা সেগুলো এখানে অনেক কিছু আছে সিকিউরিটি আছে ফিড আছে অনেক কিছু আছে আপনার এগুলাতে সুন্দর করে একটা প্রোফাইল তৈরি করতে হবে তো করে আপনি যেগুলো গ্রুপে জয়েন হয়েছেন ওগুলা গ্রুপে আপনি পোস্ট করবেন আপনার এখানেই শো করবে ধরেন আমি একটা পোস্ট করি এখানে একটা টাইটেল দিবেন এখানে একটা ডেসক্রিপশন ওকে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম টাইটেল দিলাম হচ্ছে এসি এজেন্সি এমনি একটা টাইটেল দিয়ে দিলাম আপনি ওই আপনার গিকের টাইটেলটা দিয়ে দিতে পারেন একটা ইমেজ দিয়ে দিতে পারি ওকে আমরা একটা ইমেজ দিয়ে দিই ইমেজটা দিয়ে দিলাম সরি এটা আমার ইয়েতে হয়ে গেছে ইমেজের জায়গা আছে এখানে ইমেজ আপলোড এখানে ক্লিক করলাম তো এখানে আমি ইমেজটা দিয়ে দিলাম দিয়ে ওকে এখানে আপনি ট্যাগ ইউজ করতে পারেন দরকার নাই আপাতত লিঙ্ক আমি লিঙ্কটা দিয়েই ওকে ডেসক্রিপশনের ভিতরে লিঙ্কটা দেওয়া যাবে না মেবি বাই নাও লিঙ্কটা এখানে দেওয়া যায় ওকে গ্রুপ কমিউনিটি এবার দেখেন সব কিছু হয়ে গেছে আমার এবার আমি যে গ্রুপগুলোতে জয়েন হয়েছি সেটা এখান থেকে দেখতে পারবো কমিউনিটি আমি এইগুলো গ্রুপে জয়েন হয়েছি ঠিক আছে আমি এই গ্রুপে আমি সিলেক্ট করে দিলাম তার মানে ওই গ্রুপে আমার পোস্ট হয়ে যাবে তো এবার দেখেন আমি পোস্ট করে দিই তারা কিছুক্ষণ কিছুক্ষণ লাগবে community allow trusted member the post here okay আমাদের এখনও আমরা গ্রুপে মেম্বার হইনি কারণ আমি গ্রুপে জয়েন হই নাই কেবল হইলাম এটা আমি চাইলে নিজের জন্য একটা গ্রুপ তৈরি করতে পারি ঠিক আছে তো এখান থেকে আপনি গ্রুপগুলো সিলেক্ট করে আপনার এখন আমার গ্রুপে মনে হয় অ্যাড করে নাই করার পরে এখান থেকে আমরা পোস্ট করলেই ওরা এই পোস্টে অ্যাকসেপ্ট করলে আমরা কাজগুলো করতে পারবো অথবা তাদের কমেন্টে আমরা কিন্তু কমেন্টিংও করতে পারবো সেম ফেসবুকের মতো দেখি এবার আমাদের পোস্টটা কি হয়েছে কি না প্রোফাইলে চলে যাই ড্রাফট দেখেন সেদিনকে একটা পোস্ট করছিলাম আমি মেবি রিজেক্ট করে দিছে না রিমুভ করে দিছে তারা এই গ্রুপ থেকে তার মানে এই গ্রুপের সাথে আমার পোস্টটা যায় না আপনাকে অবশ্যই ধরেন এসিও রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হতে হবে এসিও এসিও এই যে ধরেন এতগুলো মেম্বার আছে এখানে এগুলো গ্রুপে জয়েন হয়ে এসিওর কাজ করতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের গ্রুপগুলোতে জয়েন হয়ে ডিজিটাল মার্কেটিংয়ের পোস্ট করতে হবে তাহলে আপনার পোস্টগুলো কিন্তু নিবে তাছাড়া কিন্তু আপনার পোস্টগুলো নিবে না ঠিক আছে আপনি কমেন্টিং করতে পারবেন ওদের গ্রুপগুলো এখান থেকে এই যে দেখেন কমেন্টিং কীভাবে করে দেখেন এখানে এসে কমেন্টিং করে দিলেন জামেলা শেষ ছোট্ট করে একটা কমেন্ট করে দিলাম আর বেশি করে না তাহলে কিন্তু স্পামিং করে আপনাকে গ্রুপ থেকে বের করে দেবে দেখেন একটা কমেন্টিং হয়ে গেল এখানে যদি সত্য করে একটা ডেসক্রিপশন লাগতাম ছবি দিতে পারতাম তাহলে ভালো হতো না এখন এই লোকগুলো দেখতেছে অনলাইনে যে আমার কমেন্টটা ঠিক আছে কিনা এখানে খুব ভালোভাবে আপনি কাজ করতে পারেন এখান থেকে আসিয়া আপনি একটা গ্রুপও তৈরি করে ফেলতে পারবেন আপনার নিজের নামে আপনার গ্রুপে মাসে জয়েন হবে ঠিক আছে একটা গ্রুপ করবেন আপনি নিজেই তো ক্রিয়েট পোস্ট এটা আর ক্রিয়েট কমিউনিটি মানে গ্রুপ তৈরি করবেন একটা এখান থেকে আপনার নাম দিবেন একটা ধরেন digital marketing digital digital marketing digital marketing দেওয়ার পর ওকে এখানে স্পেস হবে না স্পেস ডিজিটাল মার্কেটিং ওকে দিয়ে পাবলিক গ্রুপ হবে ওকে পাবলিক গ্রুপই থাক এখান থেকে আঠারো প্লাস ওকে ক্রিয়েট কমিউনিটি কি সমস্যা কি ডিজিটাল মার্কেটিং ইজ টেকেন বল ওকে অন্য কেউ আছে এজেন্সি এজেন্সি ওকে না এজেন্সি না দিয়ে এখানে টপ দিয়ে দিই top top digital marketing agency okay এবার দেখি হয় কিনা ওকে সাকসেসফুলি আমার একটা গ্রুপ হয়ে গেছে ক্রিয়েট পোস্ট এবার আমি চাইলে আমার এখানে ক্রিয়েট পোস্ট করতে পারবো তো আমি ও কন্টিনিউ করে ইয়েস করে চলে যাই তার মানে কি আমার একটা কিন্তু কমিউনিটি হয়ে গেল দেখি আমার কমিউনিটিটা কোন জায়গায় আছে কমিউনিটি কমিউনিটি ওকে একটা লোগো নিই আমি profile profile settings okay post করার সময় দেখা যাবে মেবি আমাদেরটা আমাদেরটা তো এখানে শো করার কথা এটা মেবি এটা মেবি আমাদেরটা হ্যাঁ এই যে উপরে হয়ে গেছে আমাদের নাম তো এটা না community community profile view view view আমাদের প্রোফাইলটা চেঞ্জ হয়ে গেছে top আমাদেরটা তো হয়েছে কিন্তু আমরা আসতে পারতেছি না কেন ওকে হ্যাঁ এই যাচ্ছে এবার ওকে একটা মেম্বার আছে একটা মেম্বারই অনলাইনে এবার এই গ্রুপগুলোতে যদি মানুষ জয়েন হয় দেখেন লাইভ এটা হচ্ছে সমস্ত দায়িত্ব এখন আমার কাছে এখানে আমি ক্রিয়েট পোস্ট করতে পারবো এই গ্রুপগুলোতে আপনি চাইলে এখানে আমি কিন্তু পোস্টগুলো করতে পারবো দেন এখান থেকে কিন্তু আমার ব্যান্ডিংগুলো চালাই যেতে পারবো এই গ্রুপের মেম্বার হচ্ছে আমি ঠিক আছে এই গ্রুপগুলো আপনি বড় করে যাবেন ফেসবুকের মতো করে পোস্ট করবেন ডেলি শেয়ার করবেন হয়ে যাবে একাই তো এইভাবে কাজগুলো করে ফেলবেন আপাতত বেশি বেশি করবেন হচ্ছে টুইটারটা ইনস্টাগ্রামটা আর হচ্ছে ফেসবুকটা আর চাইলে এগুলো করতে পারেন এক সেকেন্ড এখানে কেউ একজন ও কারো বিলাই লাগবে নাকি আড়াইশো ডলার বেশি না এটা কোনগুলো গ্রুপে পোস্ট করা শুরু করছে ওকে যাই হোক এভাবে কাজগুলো করে ফেলবেন আপনার নিজের নিজেদের গিকগুলো নিজেরাই এভাবে প্রমোট করবেন আর এগুলার উপর তো ক্লাস হবেই তখন আর একটু বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন আপাতত যদি আপনাদের ইডিটটা কঠিন হয় লিঙ্কডিংটা কঠিন হয় আর এগুলো লিঙ্কডিংয়ের ক্লাসগুলো ইডিটের ক্লাসগুলো ইনস্টাগ্রাম টুইটার আদার্স যতগুলো ক্লাস আছে ওগুলো ক্লাস আমি আরও পরিষ্কার হয়ে যাবেন আর আপাতত নিজেদের মানে এমনি একটা অ্যাকাউন্ট করে প্র্যাকটিস করতে থাকেন টুকটাক করে আপনার গিকগুলো প্রচার করতে থাকেন দেখেন এখান থেকে আপনার কী পরিমাণ রেজাল্ট আসে